আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আমরা পিকো ওয়ার্কারের নতুন একটি কাজ দেখব একটি এন্টি এন্টির কাজগুলো কিভাবে করতে হয় আজকে দেখব আমি আমার এই পিকো ওয়ার্কারের দেখেন ড্যাশবোর্ডে রয়েছি এখানে একটি কাজ আমি পেয়েছি সেটি হলো দেখেন এই যে হলো এনটি এরকম অনেক কাজগুলো রয়েছে যেমন অসংখ্য কাজ প্রতিদিন আপনি পাবেন এখানে দেখেন কি বলছে গো টু দ্য লিঙ্ক আমি এই লিঙ্কটিতে প্রবেশ করব করার পর ইন্টার দ্য হোলা give way to get one entry এখানে প্রবেশ করে একটি এন্ট্রি করতে বলছে যে কোনো একটি আপনি এন্ট্রি করবেন আমি তাদের টুইটার অ্যাকাউন্টটা ফলো করি এই এন্ট্রিটাই করি হ্যাঁ এখানে আমার নাম অটোমেটিক নিয়ে নিচ্ছে একটি জিমেল নিয়ে নিচ্ছে আমি জন্ম তারিখ দিয়ে দিলাম দেওয়ার পর সেভ দিব সেভ করার পর একটি ক্যাপচা আসবে ক্যাপচাটা আমরা কমপ্লিট করবো কার আমার ক্যাপচাটা কমপ্লিট হয়ে গেছে এবং এই অ্যাকাউন্টটি ফলো ফলো করতে বলছে আমরা অ্যাকাউন্টটি ফলো করব হ্যাঁ, করে ফেলেছি এখন আমি এটা কন্টিনিউ করে দেখব হয়েছে কিনা মোটরসাইকেল Thank দেখেন আমার এনডিটি কিন্তু হয়ে গেছে এখন আমরা একটি স্ক্রিনশট নেব স্ক্রিনশট নিয়ে আমরা কাজটি সাবমিট করে দেব কাজটি আমার সেট আমি একটা স্ক্রিনশট নিয়েছি এখান থেকে আমি সাবমিট করে জমা দিয়ে দেব আমার নেটটা একটু কাজকে স্লো কাজ করতেছে হ্যাঁ, এই দেখেন সাবমিট হয়ে গেছে সাবমিট সাকসেসফুল আশা করি আপনারা এই কাজগুলো করতে পারবেন আরও আমার এই ভালো লাগলে আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন এবং নতুন নতুন নতুন কাজের ভিডিও পেতে সাথে থাকবেন